মায়ের নির্যাতনে ঘর ছেড়েছেন কলেজ ছাত্রী ইয়াশা দর্শক প্রায় দু মাস ধরে নিখোঁজ ছিলেন রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ছাত্রী ইয়াশা একমাত্র সন্তানের সন্তান ছে সংবাদ সম্মেলন করেছেন ও ইয়াশার মা নাজমা ইসলাম লাকি দর্শক আপনারা অবগত রয়েছেন রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একজন ছাত্রী ইয়াশা নিখোঁজ হয়েছিল গত দু মাস ধরে তার নিখোঁজের কোনো সন্ধান মেলেনি বলে জানা গেছে দর্শক সে নিখোঁজ কলেজ ছাত্রী ইয়াসা সন্ধান মিলেছে আপনারা অবগত রয়েছেন তাকে কেউ অপহরণ করেনি এ কথা বলে জানিয়েছিলেন ইয়াশা মায়ের নির্যাতনের কারণে স্বেচ্ছায় ঘর থেকে ঘর ছেড়েছেন ইয়াশা বিয়ে করে আছেন স্বামীর সংসারে সম্প্রতি এক বেশ বেসরকারি চ্যানেলকে দেওয়া বক্তব্যে এ তথ্য জানা যায় ইয়াশা বলেন কোন সময় আমাকে মেরে ফেলবে জানে না রাতের বেলায় ঘুমোতে পারি না আমাকে বালিশ চাপা দেওয়া হতো তার মায়ের বিরুদ্ধে এ সমস্ত বক্তব্য দিয়ে চলেছেন ইয়াশা ইয়াশার আরো বক্তব্যে জানা যায় তাকে কেউ ঘুম করেনি এবং তিনি বলেছেন তাকে খুন করা হয় নাই সে মায়ের নির্যাতনে ঘর থেকে চলে গিয়েছেন ঘর থেকে বের হতে বাধ্য হয়েছেন এ কথা বলে জানান ইয়াশা দর্শক তার অভিযোগে উঠে এসেছে তার মা তাকে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল এবং সেই আলোচনায় ইয়াশা রাজি না হওয়ায় তখন তার উপর অত্যাচারও করা হয়েছে এ তথ্য ইয়াসার মুখের বক্তব্য দর্শক এই সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে ইয়াসাকে বিক্রি করার এ বিষয়ে তার নানু ও ইয়াসাকে সাপোর্ট না করিয়ে ইয়াসাকে আরো বলতো যে সাড়ে তিন লক্ষ টাকা কম না তুই এ সাড়ে তিন লক্ষ টাকায় রাজি হয়ে যা বিয়ে করার জন্য রাজি হয়ে যা ইয়াসাকে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে ইয়াসার অপছন্দনীয় একটি ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য জোরাজুরি সৃষ্টি করেছিল যার জন্য ইয়াসা ঘর থেকে পালিয়ে যেতে হয়েছে দর্শক গত দু মাস আগে ইয়াসার আম্মা একটা সংবাদ সম্মেলন করেছিল ইয়াসার মা নাজমা ইসলাম লাখি বলেছিলেন যে আমার মেয়ে সন্ধান পাচ্ছে না পরীক্ষা দেওয়ার জন্য আমি নিয়ে গিয়েছিলাম কলেজে কিন্তু সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে বের হয়েছে আমার মেয়ে ইয়াসা পরীক্ষা দিয়ে বের হয় নাই ইয়াসার সন্ধান মিলে নাই এরপর ইয়াসার মা নাজমা ইসলাম লাকি শিক্ষকদের কাছে এই সংবাদটি পৌঁছে দেন তার ইয়াসা নিখোঁজ এ কথা বলার পর যখন খোঁজাখুঁজি করেছিলেন তখন কোনো সন্ধান না মেলার ফলে ইয়াসার মা নাজমা ইসলাম লাকি থানায় একটি জিডি করেন কিন্তু জিডি করার ফলেও কোনো সন্ধান না মেলার ফলে ইয়াসার আম্মা শেষ পর্যন্ত একটি সংবাদ সম্মেলনও করেন তিনি সংবাদ সম্মেলনও বলেন আমি আমার মেয়েকে নিয়ে বাঁচতে চাই আমি কিছুই চাই না আমি কারো বিচার চাই না আমার মেয়েকে চাই এ বলে সংবাদ সম্মেলন করেন এবং ইয়াসার মা নাজমা ইসলাম লাকি ইয়েশার বন্ধু নামে কমপ্লেন করার পর ইয়েশার বন্ধু গ্রেপ্তার হয় এবং তাকে রিমান্ডে নেওয়া হয় রিমান্ড দেওয়ার ফলে কোনো তথ্য না মিলায় ইয়েশার মা আরো চিন্তায় পড়ে যায় মায়ের নির্যাতনের বর্ণনা দিয়ে ইয়েশা আরো বলেন ধিক্ষার সহ্য করতে না পারায় মা আমাকে দুদিন ঘরের ভিতর বন্দি করেও রেখেছিল এবং আমাকে দুদিন কোনো খানা দেওয়া হয় নাই আমি ওয়াশরুমের পানি খেয়ে খেয়ে আমি দুদিন বেঁচেছি দর্শক এ বলে ইয়াশা মন্তব্য করেছেন এবং ইয়াশা একটি বেসরকারি চ্যানেলে এ বক্তব্য দিয়েছেন ইয়াশার শর্মা আরো বলেন ষোলো বছর ধরে স্বামীর দেখা পাই নাই দর্শক আপনারা অবগত রয়েছেন ইয়াশার বাবা লন্ডন প্রবাসী দর্শক ষোলো বছর ধরে ইয়াশার বাবা লন্ডনে থাকেন এবং ইয়াশার মা সেই বিষয়কে উপলব্ধি করে বলেছেন যে ষোলো বছর ধরে স্বামীর কোনো সন্ধান পাই নাই আমি ইয়াশাকে নিয়ে বাঁচতে চাই আমি কোনো কিছুই চাই না একমাত্র ইয়াশাকে আমি ফিরে পেতে চাই এ বলে সংবাদ সম্মেলন করেছেন যখন ইয়াশার সন্ধান মিলে না তখনই ইয়াশার মা ইস্তিয়াক নামে একজন ছেলের বিরুদ্ধে কমপ্লেন করেন এবং সেই ইস্তিয়াকের বিরুদ্ধে কমপ্লেন করার ফলে ইস্তিয়াককে রিমান্ডে নেওয়া হয় দর্শক আপনারা জানেন ইস্তিয়াককে রিমান্ডে নেওয়ার পর কোনো তথ্য বের না হওয়ায় ইয়াশার মা আরো চিন্তিত ইয়াশার যখন সন্ধান মিলে দু মাস পর ইয়াশা বলেন আমার বন্ধু ইস্তিয়াক একদম নির্দোষ তার কোনো দোষ নেই সে আমার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই সে আমাকে গুম করে নাই এরকম প্রশ্ন যখন উঠেছে তখনই ইয়াসার মা বলেছেন যেদিন ঘটনাটি ঘটেছে ইয়াসার নিখোঁজের সংবাদটি মিলেছে তখনই সেদিন ইয়াসার সাথে ইস্তিয়াকের দেখা হয়েছে এবং ইয়াসার হাতের মোবাইলটি যখন ইয়াসার মা রাগ করে ঠিক তখনই বুঝতে পারে যে ইস্তিয়াকের সাথে ইয়াসার সাক্ষাৎ হওয়ার আলোচনা হয়েছিল ঠিক সেদিন জানতে পারে ইয়াশাকে ইস্তিয়াক নামে সেই ছেলে রাত করে রিস্কায় তুলে বাড়ির উদ্দেশ্যে রিস্কায় তুলে দেয় সেই সূত্র ধরে ইস্তিয়াক নামে সেই ছেলের উপর আইনানু ব্যবস্থা নেওয়া হয়